আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সে বিষয় হচ্ছে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়লেন মাহমুদুল্লাহ ও মুশফিকরা এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন গত এক সপ্তাহ ধরে উত্তাল ক্রিকেট অঙ্গন নানামুখী ইস্যুতে আসল কাজটাই ঠিকমতো করতে পারেনি টিম বাংলাদেশ দেশ ছাড়ার আগের দিন দলের অধিনায়ক সাকিব আল হাসানকে সফরের বিভিন্ন দিক তুলে ধরার কথা সেটা না করে উল্টো জুয়ারির সঙ্গে কথোপকথনের বিষয়টি লুকিয়ে সাকিবকে নিষিদ্ধ হতে হয়েছে তাই তো দেশ ছাড়ার আগের দিন রাতে মাহমুদুল্লাহর নেতৃত্বে নতুন করে দল ঘোষণা করতে হয়েছে বিবিসিকে এমন অস্থিরতাকে সঙ্গী করে বুধবার তিনটায় বাংলাদেশ বিমানে দিল্লির উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মুশফিক মাহমুদুল্লাহরা বিমানবন্দরে প্রতিটি খেলোয়াড়ের চোখে মুখেই ছিল বিষাদের ছায়া খুব স্বাভাবিকভাবে সাকিবের ঘটনা সবার মধ্যে আলোড়ন তুলেছে তবে যাওয়ার আগে আসার কথা শুনিয়ে গেছেন নতুন করে টি টোয়েন্টির দায়িত্ব পাওয়া অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ মঙ্গলবার দ্বিতীয় দফায় পনেরো সদস্যর দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সাকিবের জায়গায় তাইজুল ইসলাম তামিমের জায়গায় মোহাম্মদ মিঠুন এবং সাইফুদ্দিনের জায়গায় দলে এসেছেন আবু হায়দার রনি দুই সালে ঘরের মাঠে স্ট্যাটাস প্রাপ্তির পর একটি টেস্ট খেললেও বাংলাদেশ প্রথম ভারত সফরে গিয়েছে দুই সালে সেবার হায়দ্রাবাদে একটি টেস্ট খেলেছিলেন সাকিব মুশফিকরা ভারতের মাটিতে পূর্ণাঙ্গ সফর তাই এবারই প্রথম তিন নভেম্বর দিল্লিতে প্রথম টি টোয়েন্টি দিয়ে শুরু হবে সফরের আনুষ্ঠানিকতা সাত নভেম্বর রাজকোটে এবং দশ নভেম্বর নাগপুরে হবে দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টি বিশ ওভারের লড়াই শেষে চোদ্দই নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট কলকাতায় দিবারাত্রি দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ নভেম্বর থেকে টি টোয়েন্টি স্কোয়াড মাহমুদুল্লাহ অধিনায়ক মাহমুদ মিঠুন লিটন দাস সৌম্য সরকার নাইম শেখ মুশফিকুর রহিম শফিক হোসেন মোসাদ্দেক হোসেন আমিনুল ইসলাম বিপ্লব আরাফাত সানি আবু হায়দার আল আমিন হোসেন মোস্তাফিজুর রহমান তাইজুল ইসলাম শফিউল ইসলাম সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ